সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি বাজে আমাদের পাশেই থাকেন আসসালামু আলাইকুম মজা টেস্ট বিডি চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ভালো আছি মজার টেস্ট বিডি চ্যানেল থেকে আপনাদের জন্য একটি নতুন টিপস নিয়ে এসেছি আসলে এটি অবাক হওয়ার বিষয় তো অবাক হওয়ার কারণে কারণ একটি ইংলিশ ওয়ার্ডকে টাচ করলে বাংলায় হয় তা অবাক হওয়ার বিষয় কিন্তু আসলেই এটি বাস্তব বাট কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিব এটা কিভাবে করা যায় এবং সেটিং করতে হয় আসলে এটি একদম সহজ কথা না বলে আমি কাজে চলে যাই এটি একটি ভিডিওটি কেটে কেটে দেখবেন না একটি কথা কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না তা না হলে বুঝতে পারবেন না আসলে এটি আপনারা ধৈর্য হারা হবেন না ভিডিওটি দেখবেন তেমন একটা কঠিন না কাজটি দেখে নিন কীভাবে করতে হয় ওকে দেখে নিন কীভাবে করা যায় চলুন তার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এমবি অনেক কম ভয় পাবেন না এমবি বেশি হলেও এই অ্যাপটি ডাউনলোড করবেন জানি কারণ এটি অনেক উপকার করবে আমাদের তার জন্য আমাদের প্লে স্টোরে যাইতে হবে তার আগে আমি দেখে দিচ্ছি দেখেন সত্য না মিথ্যা আগে দেখে দিচ্ছি কিভাবে করতে হয় এ দেখেন এমডি রুবেল নামে একটি আছে এটা আমি ঢুকলাম দেখেন এখানে লেখা আছে হাওয়ার ইউ আমি এটা বাংলায় করব ওয়েট করেন এ দেখেন একটি ইংলিশ টাচ করলাম বাংলা হয়ে যাবে আপনি কেমন আছেন দেখতে পাচ্ছেন মনে একটি ঢুকবো যাই হোক যেমন আমার জিমেল ঢুকবো আমার জিমেল ঢুকার পর অনেক মেসেজ আছে টিউব বাডি আপনারা হয়তো বুঝেন টিউব বাড়ি কী কাজ আসে ইউটিউব যারা চালান এখানে ইংলিশ আছে head to the YouTube my video space আমি এটা বাংলা করে দেখব এই দেখেন এটা বাংলা করে দেখব ইউটিউব হেড আমি সম্পূর্ণ বাংলা করে দেখতে চাচ্ছি ওয়েট করেন এই দেখেন এই ইংলিশের বাংলা এসে পড়ছি পৃষ্ঠাটি কোনো ভিডিওটির পাশে ইউটবডি আইন ক্লিক করে করুন এবং আপনার অনেকগুলি ভিডিও পোস্টগুলি আপনার নিষ্পদ দেখুন দেখছেন সব এসে পড়ছে যাই হোক এভাবেই করবেন এখন দেখিয়ে দেবো কীভাবে কাজটি করবেন তার জন্য আপনাদের আমি তার আগে আমার অ্যাপসটি ক্লিয়ার ডাটা দিয়ে নই একটু ওয়েট করেন ডাটা নিয়ে নিলাম এখন এই অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের একটি সত্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে প্লে স্টোরে যাবেন যাওয়ার পর লিখতে হবে এখানে হাই T R A N S L A T E এই দেখেন উপরে দেখা যাচ্ছে হোয়াটস লেট চ্যাট এটা ক্লিক করবেন এ দেখেন এফটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিলে হবে আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করবো না যাই হোক আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমি অ্যাপসটি ভিতরে যাই আপনারা অ্যাপসটি ভিতরে যায় এখানে অ্যালাও দেখাবে অ্যালাও করবেন এই অ্যালাও করবেন তো গেট স্টার দেবেন এ দেখেন আপনাকে হাইট ট্রান্সলেট এটা অন করতে বলছি আপনি এটা ক্লিক করবেন এ দেখেন হাই ট্রান্সলেট এটা অফ আছে এটা অন করে দেবেন তার যত্ন এই দেখেন এটা এটা করলাম এটা অফ আছে অন করে দেব এখানে ওকে দিবেন তারপর ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আবার আপনাকে দেখাবো নেক্সট নেক্সট ক্লিক করবেন তারপর ডন গেট স্টার্ট এবার আমি গেট স্টার্ট করলাম আমার অ্যাপসের কাজ প্রায় শেষ হয়ে গেল এবং আপনারা বুঝতে না পারলে কমেন্ট করবেন এবং আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সহযোগিতা নেবেন এবং বুঝতে পারবেন আশা করি আপনাদের জন্য অনেক ভালোভাবে ভিডিওটি তৈরি করছি বোঝার জন্য না হয়তো কেউ না বুঝতে পারেন তার জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যাই হোক আমার একটির কাজ শেষ এই দেখেন একটি সার্চ এই দেখেন আমি ঘোরাচ্ছি এইভাবে কাজ করতে হবে এই দেখেন যাই হোক আমি দেখাবো এখন কিভাবে ইংলিশ ওয়ার্ড বাংলা হয় আবার বাংলা ওয়ার্ড ইংলিশ হয় আমি আমার জিমেল ঢুকলাম আবার ঢোকার পর দেখতে পাচ্ছি অনেক ইংলিশ আছে যাই হোক এখানে আছে র্যাঙ্ক বিডস হাইগা এটা আমি বাংলা করে দেখব প্রথমে বাংলা করার জন্য অ্যাপসটির উপরে ওই সার্চ ওইটা ক্লিক করে রাখবেন এবং বাংলা হয়ে যাবে ও সরি ব্যাগে যাওয়ার পর আবার অ্যাপসটি যাবেন আমি অ্যাপসটা আবার গেলাম এলাকা আছে ইউর ল্যাঙ্গুয়েজ আপনি এটা বাংলা করে দিবেন কারণ আপনি বাংলা করবেন তার জন্য এটা বাংলা করে দিবেন এবং ইউর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা ক্লিক করার পর এটা আপনি ইংলিশ করে দেবেন ইংলিশ এটা দেখেন ইংলিশ ইউর ল্যাঙ্গুয়েজ এটা বাংলা করে দেবেন ইউর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ করে দেবেন এখন আপনারা ইংলিশ লেখা বাংলা করতে পারবেন দেখে দিচ্ছি জিমেলে যাওয়ার পর কিন মাস্টার এটা ঢুকলাম ঢোকার পরে যে সার্চ একটা চিহ্ন আছে দেখেন নড়াবো এই দেখেন এই যে দেখেন আমরা নড়াচ্ছি এইটাই ওটা আমি ইংলিশ করব কিন মাস্টার স্পোর্টস এটা তার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে যে লোডিং দেখাবে তারপরে নেটটা খুলে রাখবেন নেট না পেলে হবে না এই দেখেন বাংলাদেশে পড়ছে কিন মাস্টার সাপোর্ট সাপ নিউ এন্ডুয়েট পিপি কয় কট অ্যান্ড অ্যান্ড ইনবক্স দেখছেন এই দেখেন ইংলিশ দেখতে পাচ্ছেন আমি আর একটা ওয়ার্ড ইংলিশ করব ইংলিশকে বাংলা করব দেখে দিচ্ছি স্পোর্টস কিনমাস্টার ডট কম এই দেখেন এটার উপরে ক্লিক করবেন লোডিং দেখাবে আবার হয়ে যাবে নেট প্রবলেম তার দেখানো যাচ্ছে না যাই হোক এটা করলাম এই গিন মাস্টার সমর্থন থেকে একটি বন্ধুপূর্ণ চেক ইন হয় দেখছেন এই দেখেন ইংলিশ যাই হোক এখন দেখাবো বাংলা লেখা টাচ করলে ইংলিশ হবে বাংলার ইংলিশ যা যেমন তুমি কেমন আছো এটার ইংলিশ হাওয়ার ইউ মানে এটা হবে দেখে দিচ্ছি তার জন্য আপনাদের একটু আবার হাই এটা দিতে হবে যাওয়ার পর যেখানে আপনি বাংলা দিয়েছেন সেখানে ইংলিশ দিবেন ইংলিশ দিয়ে দিলাম ইউর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এখানে আপনার ইংলিশ দিছিলেন এবং এখানে বাংলা দিবেন বাংলা বাংলা বাংলা এই দেখেন বাংলা এখন আপনার বাংলা লেখা টাচ করলে ইংলিশ হবে দেখে দিচ্ছি কীভাবে আবারও সেই চিহ্নটাকে টাচ করবেন এ দেখেন হোয়ার সেট ফাদার I do not understand anything দেখছেন ইংলিশ হয়ে গেল এ দেখেন এটা বাংলা আবারও দেখাচ্ছি কি হেল্প সে লেখছে কি হেল্প এটা ইংলিশ ওয়েট করেন এ দেখেন সার্চটা দিয়ে দিলে সার্চটা লেখার উপরে দিলে সেটা হোয়াটস হেল্প এ দেখেন এটা বাংলা কী হেল্প আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন এবং প্রবলেম হলে কমেন্টসে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম